আসসালামু আলাইকুম স্পন্দন একাডেমির পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আরেকটি জরুরি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করব বিজ্ঞপ্তিটি হলো দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকায় প্রকাশ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নির্জন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা আরেকটু যদি জুম করে নিই পেজটা দেখতে সুবিধা হবে পেজটাকে জুম করি হ্যাঁ আমরা জুম করে নিলাম তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার উনিশ দু হাজার বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা দোসরা ডিসেম্বর দু তারিখ প্রকাশ করা হবে তার মানে আগামীকাল আপনি এটি পাবেন উক্ত ফলাফল S M S N U এরপর গ্রেটার দ্যান স্পেস লেস এটি H N space roll number type করে ষোলো ট্রিপল সিক্সটিন ট্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে তো এটি আমরা সকলে জানি কীভাবে সেন্ড করতে হয় আর আপনি যদি না জেনে থাকেন তাহলে এস এম এস এই অপশনটি আপনি অবশ্যই কষ্ট করে টাইপ করে নেবেন অথবা কোনো নোট খাতায় লিখে নেবেন এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট এনে ওয়েবসাইটের ঠিকানাটি দেওয়া আছে রাত নয়টা থেকে পাওয়া যাবে রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত আবেদনকারীর বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে না উল্লেখ্য যে এখানে কিন্তু একটি আপনাকে নোটিশ দেওয়া হয়েছে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী 2018 এবং দু শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আটই ডিসেম্বর দু তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফর্ম উত্তোলন করতে হবে হ্যাঁ এটি যারা করেছেন দু সালে অবশ্যই এটি একটু গুরুত্বের সাথে দেখবেন আমি আবারও পড়ছি উল্লেখ্য যে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তি ইচ্ছু শিক্ষার্থী দু হাজার আঠারো শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আটই ডিসেম্বর দু তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফর্ম উত্তোলন করতে হবে দু হাজার উনিশ দু হাজার বিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে এখানে ক্রমিক নং বিবরণ এবং তারিখ দেওয়া রয়েছে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের তারিখ হচ্ছে দুই বারো দুই থেকে দশ বারো দুই শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এটি অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে প্রিন্ট কপি নিতে হবে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি চারশো পঁচাশি টাকা চারশত পঁচাশি টাকা সহ চূড়ান্ত ভর্তি ফর্মের প্রিন্ট কপি নিয়ে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এবং জমা দেওয়ার তারিখ হচ্ছে তিন বারো দু থেকে এগারো বারো দু আপনি সংরক্ষণ করবেন দুই বারো দশ বারো দু পর্যন্ত এবং এটি জমা দেওয়ার তারিখ হচ্ছে তিন বারো দু থেকে এগারো বারো দু কলেজ কর্তৃক দ্বিতীয় রিলিজ লিভির মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নিয়োজিত তারিখ হচ্ছে তিন বারো থেকে বারো বারো সংশ্লিষ্ট কলেজকে দ্বিতীয় রিলিজ লিপির মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ জনপ্রতি চারশো পঁচাশি টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার তারিখ পনেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত এ লক্ষ্যে কলেজ লগ ইনের মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফো অনার্স অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করবে প্লে স্লিপ এ দুই হাজার উনিশ দুই হাজার বিশ শিক্ষাবর্ষ বর্ষে স্নাতক সম্মান রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয় হিসাব নম্বর হবে এটি এবং উল্লেখপূর্বক মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় সোনালী সেবার মাধ্যমে জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে তো এগুলো আপনি যদি পূর্বে করে থাকেন তাহলে অবশ্যই এগুলো জানবেন আশা করি দৃষ্টি আকর্ষণ এখানে কিছু কথা বলছে কলেজ কর্তৃক উনিশ বিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্মে প্রদর্শিত সকল তথ্য ও ছবি সনদপত্র ও নম্বর পত্র অনুযায়ী যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে কোনো শিক্ষার্থীর ভর্তি ফর্মে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসঙ্গতি বা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নির্বাচন না করে বিষয়টি লিখিতভাবে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে তো এ ছিল আজকের এই জরুরি বিজ্ঞপ্তি তো এটি করার জন্য তো আপনি সাইটে যাবেন এই সাইটে চলে আসবেন অনার্স অনার্স থেকে আপনি এখানে import link honours application log in click here এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটি সাইটে নিয়ে আসবে তো এখানে আপনার অ্যাপ্লিকেশন রোল নম্বর এবং পিন নাম্বার যেটি রয়েছে এটি আপনি এখানে দিবেন দিয়ে আপনি কিন্তু এটি লগ করতে পারবেন আমার কাছে যেহেতু কোনো রোল নম্বর এবং পিন নাম্বার নেই সে কারণে আমি দেখাতে পারছি না আপনি অবশ্যই যদি চান্স পেয়ে থাকেন তাহলে রোল নম্বর পাবেন এবং একটি পিন নম্বর তো আপনার কাছে রয়েছেই তো সেটি জাস্ট এখানে দেবেন এবং এখানে রোল নম্বর এবং এখানে পিন নম্বর দিয়ে লগ করবেন লগ করার পর আপনি অপশনগুলো পেয়ে যাবেন তো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ